আচ্ছা। এর আগে আমরা যখন দেখছি তখন ফেসবুক পেজ ক্রিয়েট করা এটা কি দেখছিলেন মানে এটা কি করতে পারবেন না ফেসবুক পেজ সেট আপ করা আছে না সব কিছু আচ্ছা যদি এটা করা থাকে তাহলে ফেসবুক পেজের কিছু কাজ দেখবো আমরা আর এটা আচ্ছা, আমার আচ্ছা। ফেসবুক পেজটা ঠিক আছে আমরা আগে দেখি ফেসবুক পেজের কিছু কাজ দেখি আগে এই কাজটা দেখার পরে তারপরে দেন আমরা আগে যাব আচ্ছা ফেসবুক পেজটা ক্রিয়েট করার পরে এর সেটিংসগুলো ঠিক করতে হয় তারপরে আমরা কিছু কাজ দেখব যেমন ফেসবুক পেজের অটো বট সেট করা যায় বা অটো মেসেজ সেট করা যায় প্রথমত আমরা কাজ করতে দিই ফেসবুক পেজ নিয়ে ফেসবুক পেজের মাধ্যমে আর্নিং করা যায় এই বিষয়টা আমি আগে বলছি তো ফেসবুক পেজে ভিডিও আপলোড দিয়ে ভিডিওর মাধ্যমে আর্নিং করা যায় কিন্তু ফেসবুকের আপনি চাচ্ছেন যে ফেসবুক যে পেজ আছে অন্যান্য পেজে যখন আমরা মেসেজ করি তখন মেসেজ থেকে একটা রিপ্লাই আসে অটোমেটিক সেই রিপ্লাইটা কি আমি যদি এখানে একটা মেসেজ করে দেখাই তাহলে বুঝতে পারবেন এখান থেকে সাপোজ আমি একটা পেজ ওপেন করে দেখাই যে পেজ থেকে রিপ্লাই কিভাবে আসে মানে সেভ আচ্ছা, করে দেখা একবার আমরা বাটনটা অ্যাড করে দেখি প্রথমত পেজটাকে ওপেন করার পরে দেখে আসে কিনা আর সোশ্যাল মিডিয়ার কাজগুলো আপনারা ফোন থেকে করতে পারবেন কিন্তু যে ডিজিটাল মার্কেটিংয়ের আর যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনারা কিন্তু ফোন থেকে করতে পারবেন না দেখেন এখানে আমি এই পেজে মেসেজ করলাম হাইলিকে তো আমাকে কোনো রিপ্লাই দিল না তো আচ্ছা ঠিক আছে এটা রিপ্লাই আমি এটা ডিলিট করে দিয়েছি একটা এরপরে এটাকে সেট করার পরে ওরা আমাকে যখন মেসেজ করবো তখন ওরা আমাকে রিপ্লাই দিবে তো ওই রিপ্লাইটা নেওয়ার জন্য কিভাবে করতে হয় এই যে সেটিংসে যাইতে হবে আমাদেরকে হ্যাঁ সেটিংস থেকে মেসেজিং অপশন আগে এই কাজটা দেখেন তাহলে বুঝতে পারবেন সেটিংস থেকে এই যে general messaging page info messaging অপশনে যাইতে হবে মেসেজিং থেকে নিচের দিকে স্ক্রল করতে হবে যেমন জেনারেল সেটিংস এই যে স্টার্টে মেসেঞ্জার কনভারসেশন এই জিনিসগুলো আমাদের দরকার নেই নিচে স্ক্রল করার পরে দেখেন এখানে লিখে আছে during a messenger conversation set up automated responses তো এই জিনিসটাই আমাদের কাজ এই যে অটোমেটেড রেসপন্সেস মানে কেউ যদি মেসেজ করে সেটা আমাদেরকে সেট আপ করতে হবে তো এই সেট আপে যদি ক্লিক দেই তাহলে এই আমাদেরকে বিজনেস সুইট এড়িয়ে যাবে ফেসবুকের আরেকটা সাইট যেটা থেকে মাল্টিপল পেজকে একসাথে কন্ট্রোল করা যায় অটো থেকে অটোমেটিক চলে আসবে সেটাতে ক্লিক করে এটাতে দেখেন অটোমেটিক এখন মেসেজটা ওই সেন্ড করবে আমাদেরকে তো একটা মেসেজ আমরা দিয়ে দেবো এখানে লোড নিচ্ছে এটা একটু আপাতত আগে কাজটা শেষ করে দেখাই দিই তারপর আচ্ছা দেখেন পেজটা ওপেন হওয়ার পরে এই যে এখান থেকে দেখেন ইনস্ট্যান্ট রিপ্লে নামে একটা অপশন আছে এ ও এ মেসেজ ফ্রিকুয়েন্টলি আক্স কোশ্চিন তো আমরা প্রথমটাতেই ইনস্ট্যান্ট রিপ্লে যেটাতে সেটাতে ক্লিক ইনস্ট্যান্ট রিপ্লে এই যে দেখেন এখান থেকে ইনস্ট্যান্ট রিপ্লে থেকে এই যে বাটন যেটা আছে অফ এটাকে অন করে দিতে হবে অন করে দিলে এই যে এখান থেকে মেসেঞ্জার সেট করে দিতে হবে দেন এখানে এসে একটা মেসেজ সেট করে দিতে হবে যে হাই এটা লিখে দিলাম এখন কথা হচ্ছে এই যে হাই লেখার পরে এই যে লিখলাম যে থ্যাংকস ফর টেক্সট মানে আমাদের সে মেসেজ করার জন্য ধন্যবাদ তো এখন আমি চাচ্ছি যে এখানে কারোর নামটা ইন্ডিকেট হবে সাপোজ আমি যদি মেসেজ করি আমার ফেসবুকের যে নামটা আছে সেই নামটা সহকারে সেখানে মেসেজ করবে তো এই হায়ের পরে আমি যদি চাই শেষে রাখবো তো শেষের পরে মাউসের কারসরটা রাখতে হবে আমি যদি চাই হায়ের পরে রাখবো তাহলে এই যে এখানে মাউসের কারসরটা রাখার পরে এই যে দেখেন পার্সোনালাইজ ইউর মেসেজ এই যে ইমুজির একটা সাইডে অপশন আছে এখানে ক্লিক দিতে হবে তারপরে এই যে এখান থেকে কয়েকটা অপশন দিয়েছে first name last name full name Facebook page link address তো আমরা চাচ্ছি যে আমাদের ফার্স্ট নেমটা ফুল নেমটা রাখবে তো ফুল নেমটা সিলেক্ট করে দিয়ে অ্যাড করে দিই দেখেন এখানে full name user full name তো এটাকে যদি আমরা সেভ দিই এখন সেভ নট ঠিক আছে কপি করে আরেকটা রিলোড দেই কারণ এখানে যে নেটের সময় অনেক সময় ওদের বাঘ থাকে তো বাঘ থাকার কারণে নেই না এটা রিলোড দিই আচ্ছা এটা সেভ হয়ে গেছে এটাকে এখান থেকে প্রিভিউ করা যাবে এই যে প্রিভিউ ইন মেসেঞ্জার তো এটাতে ক্লিক দিই এখন ফেসবুক থেকে আমরা কোন পেজের কাজ করলাম এই যে এই পেজটাকে চেক করবো যে মেসেজটা আসলে সেট আপ হয়েছে কিনা এই যে দেখেন মেসেজটা কিন্তু সেট আপ হয়ে গেছে এটাকে আমরা ডিলেট দিয়ে আবার দেখাই এই যে আগে আমরা হাই লিখে দিলে এটা কোনো রিপ্লাই করতো না এই দেখছেন হাই লিখার মাধ্যমে আমাকে দিছে যে hi M D Ziad Khan thank for contacting us we have received your message and appreciate you reaching out এই মেসেজটা কিন্তু ওরা দিয়ে দিছে অটোমেটিক তো এটাকে বলা হয় অটোমেটিক রেসপন্সেস এটার কারণে পেজের রেসপন্স রেটটা অনেক বেড়ে যায় সাপোজ দেখা যাচ্ছে আপনি অনলাইনে নেন আপনাকে কেউ মেসেজ করবে তো দেখা যাচ্ছে যে এই বটটা কী করবে অটোমেটিক মেসেজটা রিপ্লাই দিয়ে দিবে আপনার ওদের কাছে তো তখন দেখা যাবে যে সাথে সাথে রিপ্লাই করলে ওদের কাছে একটা ভালো ফেস হয় তে সাথে সাথে রিপ্লাই পাওয়া গেছে তো এটা হচ্ছে অটোমেটিক রেসপন্সের কাজ তো এই কাজটা বুঝতে পারছেন এটা সেট করা পেজের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কেউ যদি মেসেজ করে তো সাথে সাথে যদি মেসেজের রিপ্লাই না পাওয়া যায় তাহলে সেটা মানে অনেকেই মন খারাপ করে যেমন আমরা কাউকে মেসেজ করলে সে যদি থাকা অনলাইনে থাকার পরে সে যদি রিপ্লাই না করে তাহলে রাগ এমনি ওঠে আমাদের তো সাপোজ এখানেও মেসেজ করলে দেখা যাবে কেউ প্রোডাক্ট নিবে কেউ রিপ্লাই আপনার রিপ্লাই করতেছে না তো তখনও দেখা যাবে যে সে রাগ করে আরও আপনার প্রোডাক্টটা নেবেন তো এটা আমাদের সেট করা খুবই দরকার আচ্ছা, আচ্ছা তো এখান থেকে প্রথমত page pages on टेक्निकल दिखा एक बार এখন এটাকে টেস্ট করি দেখেন এখানে মেসেজ আসছে কিন্তু কোনো কারণে দেখাচ্ছে না হয়তো সেখানে দেখি ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এখানে দেখতে পাবেন যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং দেখতে পাচ্ছেন না এটা কিন্তু ছিল না এখন এটাতে যদি ক্লিক দেই তাহলে ওই আমাকে এই যে দেখেন যে জিনিসটা লিখছি আমি সেটা কিন্তু এই যে দেখেন এই যে প্রোডাক্টের মধ্যে যে জিনিসটা লিখে দিছি যে digital marketing is the component of marketing that use the internet and online basis digital technologies such as desktop computer দেখেন এই লেখাটাই কিন্তু এখানে আছে তো এটাকে বলা হয় ফ্রিকুয়েন্ট এক্সপোর আপনারা যদি চান যে আপনাদের প্রোডাক্টে যেমন শ্যাম্পুর মূল্য বা অন্যান্য যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের মূল্য কত এখানে লিখে দিলেন আর প্রোডাক্টের মূল্য এত টাকা সেই জিনিসটা এখানে লিখে দিলেন তো এটা লিখে দেওয়ার পরে সেভ দিলে কেউ যদি সে জানতে চায় তাহলে তখন এখান থেকে সে প্রশ্নটা পেয়ে যাবে তখন ওই যেমন আমি এখানে ক্লিক দিলাম যে what is digital marketing click দেওয়া মাত্র আমাকে রিপ্লাইটা দিল তখন ওই মূল্যটা কেউ যদি জানতে চায় ওখানে কোশ্চেনটাতে ক্লিক দিলেই অটোমেটিক ওর কাছে মূল্যটা চলে যাবে যে এত টাকায় প্রাইস তো এটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আক্স কোশ্চেনের কাজ আপনি এখান থেকে অনেকগুলা অ্যাড করতে পারবেন যেমন এখানে আমি একটা অ্যাড করছি এখানে আমি একটা কোশ্চেন ওয়ান অ্যাড করছি এরপর নিচে আসছে অ্যাড অ্যানাদার কোশ্চেন এটাতে ক্লিক দিলে কোশ্চেন টু তো এইভাবে আপনি অনেকগুলো সেট আপ করতে পারেন কোশ্চেন টুতে যখন আসবে তখন এই যে দেখেন পেন্সিল আইকন এখানে ক্লিক দিতে হবে দিলে এটাকে এডিট করতে হবে এডিট আবার এখানে আপনার প্রোডাক্টের মূল্য কত এই জিনিসটা লিখলেন লিখে আপনার সেই প্রোডাক্টের মূল্যটা এখানে দিয়ে দিলেন মানে কোশ্চেনটা আপনি সেট আপ করবেন আবার মূল্যটাও আপনি সেট আপ করবেন সেট আপ করার পর এখানে সেভ চেঞ্জেস দিলে সেভ হয়ে যাবে তো এটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেনের কাজ হ্যাঁ প্রত্যেকটা বাটনের জন্য আলাদা আলাদা তো আপনি একটা প্রত্যেকটা প্রথম যে বাটনটা দিলেন সেটা একটা প্রোডাক্টের উপর দ্বিতীয় যে বাটনটা দিলেন আপনার প্রোডাক্ট আছে অনেকগুলা আপনার পেজের প্রোডাক্ট আছে অনেকগুলা তো সেই প্রোডাক্টের একটার মধ্যে তো সব দিতে পারবেন না তো সেই জন্য কী করতে হবে আলাদা আলাদা বাটন অ্যাড করতে হবে তো এই যে দেখেন একটা কোশ্চিনতে অ্যাড করা আছে কোশ্চিন ওয়ানে একটা দিবেন কোশ্চিন অ্যানাদারে অ্যাড থেকে আরেকটা কোশ্চেনে দিবেন দিয়ে এইভাবে প্রত্যেকটা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনার যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টের সিরিয়াল বাই আপনারা দিয়ে দিয়ে দেবেন প্রাইস মূল্য থাকে তো তারা তো সেট করতে পারে না সে বলে যে আমি টাকা দিচ্ছি তুমি করে দাও তো এই বুস্টিংয়ের সেট আপটা কীভাবে করতে হয় কীভাবে সেট আপ করলে অর্গ্যানিকভাবে মানে পেইড পোস্টিংয়ের মাধ্যমে মানে আমাদের যে পোস্টিংটা হবে সেটা রিচ করবে ভালো তো এই সম্পূর্ণ সেট আপটা আপনাদেরকে দেখাবো নেক্সট ক্লাসে তো বেটা হচ্ছে বুস্টিংয়ের কাজ মানে সেট আপ কীভাবে করতে হয় এই কাজটা সেট আপ করে দিলেই আপনার আপনি পেমেন্ট পেয়ে যাবেন অনেক সময় বায়ার দেখা যায় যে তুমি বায়ার বলে যে তুমি আমার মাস্টার কার্ড ইউজ করো ওই মাস্টার কার্ডের সিবিবি নাম্বার সব নাম্বার আপনাকে দিয়ে দেয় পাসওয়ার্ড থেকে শুরু করে তো আপনাকে শুধু জাস্ট ওইটাকে সেট আপ করে দিতে হয় যে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা সেট আপ করে দেওয়া তো এই সেট আপ করে দিলে বাইরে আপনাকে পেমেন্ট করে তো এই সেট আপটা কীভাবে করতে হয় এটা সামনের ক্লাসে আপনাদেরকে দেখাবো আর আপাতত এখানে কি কি কাজ করলাম সেটিংসের মানে একটা ফেসবুক পেজ আপনি ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পরে সে পেজটাকে সেট আপ করবেন সেট আপ করে জাস্ট একটা লুকে নিয়ে আসবেন এটা হচ্ছে আপনাদের কাজ বাসার প্র্যাকটিস এটা করলে আপনাদের উপকার না করলে আমার কিছুই না শুধু আমি শিখাবো কারণ এই যখন ফাইবারে যখন আপনাকে কেউ অর্ডার করবে বা কেউ কাজ দিবে তখন আপনি সেই কাজটা করতে পারবেন না এখন মাথায় রাখতে হবে যে আমাকে একজন কেউ কাজ দিয়ে সেই কাজটা কমপ্লিট করতে হবে তো এটা হচ্ছে আপনাদের কাজ হ্যাঁ হোমওয়ার্ক